হ্যালো ভিউয়ার্স আমি আসছি আজকে গাউনি বাজারের এসিম প্লাজার মার্কেটে এসিম প্লাজার মার্কেটের যে অবস্থা আমরা করোনা ভাইরাসের ভিতরে একবার আমরা শুধু বাড়িতে থাকি করোনা মানি কিন্তু করোনার অবস্থা যদি আপনারা দেখেন তাহলে একবার নিজের চোখে দেখে নেন কি অবস্থা যদি একবার দেখেন করোনা মানুষজনের আসলে কি ভিড় দোকানগুলোতে এমন একটা অবস্থা যেখানে মানুষজনের এবার নিজের দেখুন কী অবস্থা বাঙি মার্কেটের একবার দেখুন মানুষজনের কি পরিমাণ ভিড় এস এম প্লাজার এসে কি অবস্থা আজকে দেখেন এই পাশ থেকে দেখেন মানুষ শুধু করোনার ভয় বাড়িতেই পায় কিন্তু মার্কেটে এসে একেবারে অবস্থা খারাপ যেখানে মানুষের অহেতুক কারখানা কেউ কোনো সেফটি নাই আমরা এখন দ্বিতীয় ফ্লোর থেকে নামতেছি এখন মানুষজনের যে অবস্থা একবার দেখুন খালি যা নূর ফ্যাশনের আমরা এসএম প্লাজার দ্বিতীয় ফ্লোর থেকে নামতেছি একবার নিজের চোখে দেখছি মানুষজনের অহেতুক ভিড় যে ভিড়গুলোর কারণে তো মানুষজন শুধু বাড়িতে করোনা করোনার ভয় পায় কিন্তু এই যে মার্কেটে দেখুন মার্কেট প্লেসে কী অবস্থা যেখানে মানুষজনের একদম কোনো মাস্ক নেই মাস্ক খুব কম মাস্ক ব্যবহার করলেও কেউ পারস্পরিক কোনো দূরত্ব বজায় রাখে না সেই তুলনায় আমরা শুধু বাড়িতেই ভয় পাই করোনা কিন্তু এখান থেকে ছড়ানোর ভয় বিষয়টা বেশি আমরা এখন উপস্থিত হলিউড ফ্যাশন এই ভাইরা দোকানের মাল বিক্রেতারা কিন্তু এদের মাখেও কোনো মাস্ক নাই এদেরা কোনো নিজের সচেতন বলে কোনো কাজের কোনো জড়িত নাই তিনটা বেজে ছাব্বিশ মিনিট আমিরুল মার্কেটের অবস্থা একবার নিজে চোখে দেখুন তিনটা তিরিশ মিনিট আমিরুল মার্কেটের অবস্থা